এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম শুনতে অনেক সহজ লাগলেও অনেক কঠিন এটা তাদের জন্য কঠিন যারা নিজেদের কন্টেন্টকে নিয়ে আত্মবিশ্বাসী নয় আপনার যদি কন্টেন্ট ঠিক থাকে তাহলে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিছুই নয় কারণ এর আগেই আমি আপনাকে দেখিয়েছি একটি ভিডিওর মাধ্যমেই আপনার চ্যানেল মনিটাইজেশন হতে পারে তো বন্ধুরা এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কীভাবে পূরণ করবেন তো খুব দ্রুত কিভাবে পূরণ করবেন তো অনেকেই অনেক টাইম বেঁধে দেয় যে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম একদিনে পূরণ করুন চব্বিশ ঘন্টায় পূরণ করুন সাত দিনে পূরণ করুন তো এর আগে হয়তো এই ধরনের অনেক ভিডিও দেখছেন বাট আজকে আমি যে বিষয়টি আপনাদেরকে বলবো এই বিষয়ে যদি ফলো করেন তাহলে এই টাইমের মধ্যে হবে সেটা বলবো না তবে খুব দ্রুত অন্য চ্যানেল থেকে খুব দ্রুতই আপনার মনিটাইজেশন অন হবে সেটি বলবো তো বন্ধুরা দেখা যাক কোন কোন বিষয়গুলো আপনার থেকে মাথায় রাখতে হবে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ফুলফিল করার ক্ষেত্রে প্রথমে আপনাদেরকে রিসার্চ করতে হবে অ্যানালাইজ করতে হবে আপনার রিলেটেড চ্যানেলগুলো কি ধরনের ভিডিও বানাচ্ছে আপনার ক্যাটাগরির আপনার বিষয়ের উপর অন্যান্য চ্যানেল কি ধরনের ভিডিও বানাচ্ছে তাদের ভিডিও কোয়ালিটি কীরকম সেদিকে নজর দিয়ে তারা কি ধরনের ট্যাগ টাইটেল ডিসক্রিপশন লিখতেছে সেদিকে খেয়াল দিয়ে আপনার ভিডিও বানানো শুরু করতে হবে তো বন্ধুরা এখন তো আপনারা অ্যানালাইট অ্যানালাইজ করলেন রিসার্চ করলেন এরপর আপনারা ভিডিও বানাতে যাবেন তো এখন আমি আপনাকে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও বানান আপনি যে ক্যাটাগরি বা যে টপিকের উপর ভিডিও বানাতে চাচ্ছেন ওই টপিক ইউটিউবে সার্চ করে কোন ধরনের ভিডিওগুলোতে ভিউজ বেশি আসতেছে বা ট্রেন্ড কোনগুলা চলতেছে সেই ধরনের ভিডিও আপনার থেকে বানাতে হবে তো ট্রেন্ডিং বিষয় খুঁজে তার উপর আপনারা ভিডিও বানান খুব দ্রুতই আপনার ওয়ান কে সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা পূরণ হতে পারে এরপর সহজ ভাষায় ভিডিও বানাবেন অনেক সময় আমরা এমন ধরনের ভাষা ব্যবহার করি যেগুলো যারা দর্শক তারা বুঝতে পারে না তো আর এই ক্ষেত্রে আরেকটা জিনিস বলা যায় সেটি হচ্ছে খুব দ্রুত কথা না বলা মানে মানুষ যাতে বুঝতে পারে এইভাবেই কথা বলতে হবে তো সহজ ভাষায় কথা বলতে হবে এরপর বর্তমানে আপনার থেকে হ্যাশট্যাগ ব্যবহার করা জানতে হবে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে আপনার ভিডিওতে তো এই হ্যাশট্যাগটা কিছুদিন আগেও ইউটিউবে ছিল না বাট এখন কিন্তু হ্যাশট্যাগ যেহেতু আছে সেহেতু আপনার থেকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে তো আপনি হ্যাশট্যাগ পনেরোটি পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর এই হ্যাশট্যাগুলো যেগুলো দেবেন এগুলো একটু রিসার্চ করে দেবেন কারণ হ্যাশট্যাগ একটি ভিডিওকে ভাইরাল করতে পারে তো হ্যাশট্যাগের অনেক ক্ষমতা রয়েছে তাই আপনার হ্যাশট্যাগটাকে রিসার্চ করে বের করে আপনার ভিডিও অনুযায়ী আপনার হ্যাশট্যাগগুলো প্রপার হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন এরপর হচ্ছে আপনারা ছোট টাইটেল এবং খুব সহজ টাইটেল ব্যবহার করবেন তো যাতে করে আপনার টাইটেল দেখেই বুঝে ফেলা যায় যে আপনি কি বোঝাতে চাচ্ছেন খুব সহজেই যাতে বোঝা যায় আপনি কি বোঝাতে চাচ্ছেন সেই টাইটেলটার মাধ্যমে আর যে টাইটেলটি দেবেন এই টাইটেলটা ডিসক্রিপশনে ফার্স্ট লাইনে দিয়ে ট্রাই করবেন যাতে করে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশনের ফার্স্ট লাইন ম্যাচিং করে তো সেক্ষেত্রে একটু ভিউজ বেশি পাওয়ার সম্ভাবনা থাকে এরপরে যেটি বলবো সেটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটি বিষয় এটি হচ্ছে থাবনেলের দিকে খেয়াল দিতে হবে তো বন্ধুরা থাবনেইল এমন একটা জিনিস যে জায়গায় আপনাকে খুব বেশি টাইম ব্যয় করতে হবে এবং খুব রিসার্চ করে করতে হবে আর থাবনেল বানানোর ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করবেন এই থাবনেইলে বেশি লেখা দেবেন না আপনি এমন কিছু লেখা দেবেন যাতে করে আপনার থাবনেইলটা দেখার সঙ্গেই মানুষ বুঝে ফেলতে পারে যে আপনি কি বোঝাতে চাচ্ছেন আর এখানে কতগুলো ইমোজি অ্যাড করে দেবেন যাতে করে খুব দ্রুত মানুষ ক্যাচ করতে পারে আপনি কি বোঝাতে চাচ্ছেন আপনি ছবিও অ্যাড করে দিতে পারেন আপনার ফেস ভ্যালু বাড়ার ক্ষেত্রে তো যদি আপনার থাপনিলে আপনার ছবি থাকে সেই ক্ষেত্রে ওই চ্যান ওই মানুষটি বা ওই দর্শকটি আপনার ছবি দেখেই বুঝে ফেলবে আপনি কোন জায়গার কোন চ্যানেলের কোন ভি কোন রিলেটেড ভিডিও বানান তো বন্ধুরা আপনার থাবনেলের দিকে বেশি খেয়াল দিতে হবে এমন থাবনেল বানাতে হবে যাতে মানুষ ওইটির উপর ক্লিক করে আর আমি একটি কথা সবসময় বলি থাবনেল বানানোর ক্ষেত্রে অনেকেই আবার অ্যাট্রাক্টিভ করার করতে গিয়ে এমন করে ফেলে যে তার ভিডিওর সঙ্গে তার থাবনেল মেলে না তো এটি করা যাবে না এটি কিন্তু মিসলেডিং মেটাডাটার আওতাভুক্ত হবে এরপর আপনার চ্যানেলে সমস্যা হতে পারে আপনার ভিডিওতে যা আছে তাই থাবনেলে দিয়ে ট্রাই করবেন তো বন্ধুরা ভিডিওর ডিসক্রিপশনে আপনার ভিডিও সম্পর্কে কিছু লিখতে হবে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি ভিডিওতে কি কি বোঝাতে চাচ্ছেন সেটা যদি ডিসক্রিপশনে একটু লিখে দেন যে আমি ভিডিওতে এই এই সম্পর্কে বুঝিয়েছি সেক্ষেত্রে সার্চিং মানুষ যে এগুলো সার্চ করে সেক্ষেত্রে আপনার ভিডিওটা ডিসক্রিপশন থেকে ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে তো বন্ধুরা সবশেষে আপনার চ্যানেল আপনারই তাই আপনার চ্যানেলের শুন আপনারই করতে হবে এবং আপনি কিভাবে ভাইরাল করবেন সেটি আপনার উপরেই আর ইউটিউবে ধৈর্য সহকারে কাজ করুন আশা করি একদিন আপনিও সফল হবেন আর হ্যাঁ এই টিপস যেগুলো বললাম এগুলো যদি আপনি মেনটেন করতে পারেন অবশ্যই অবশ্যই আপনি একদিন সাকসেস ইউটিউবার হতে পারবেন এটি গ্রান্টি আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আর এইদিকে দেখুন দুটি ভিডিও রয়েছে ভিডিও দুটি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন এইদিকে রয়েছে দুটি চ্যানেল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা এখনো আমাদের ডিসক্রিপশন বক্স থেকে ডিসকর্ডে জয়েন হননি অবশ্যই জয়েন হবেন সেখানে আমরা প্রতিদিন আড্ডা দিই তো আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গেই থাকার জন্য